মুখোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য মানে ঠিক যে কবিতাটা দিয়ে আমার মানে আমি তাকে চিনেছি বা বলা যেতে পারে তার সাথে অনেক বেশি রিলেট করতে পেরেছি কারণ আর সব মানে তিনি সুসাহিত্যিক ঔপন্যাসিক সকল পরিচয়কে কিন্তু ছাপিয়ে যায় তার কবি সত্তা তাই শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি